কেননা আর আপনার বাসের জন্য অপেক্ষা করা লাগবে না নিজের গাড়িতে আপনি নিজে যাবেন যখন ইনশাল্লাহ আপনার হার্টের চিকিৎসা হয়ে যাবে ভাই আপনি আপনি দিন আর একই কথা কেন খুশি অনেক খুশি যেটা বুঝাইতে পারবো না আসেন ভাই বসে দেখেন বুঝে নেই কথা দিলে কথা রাখতে হয় আর আমরা যাচ্ছি আমাদের কথা রাখতে চলেন ওরে বাবা আপনিও কি অবস্থা ভাই একসাথে গাড়িটা কিন্তু একসাথে দিয়ে এসেছি করে ভাই গাড়ি রেডি আর মজার ব্যাপার কিন্তু ওই লোকটা কিন্তু জানে না যে সে গাড়ি পেতে যাচ্ছে এবং সে আপনি আসতেছেন তো আমরা রিয়েল রিয়াকশনটা দেখতে চাই যে আসলে সে কি কি ফিল করে এটা এটা চমৎকার হবে কারণ আমার কাছে মনে হয় না যে এরকম ফিলিংস কারো হবে যে হঠাৎ করে যদি কেউ একজন ফোন করে বলে যে আপনি এই প্রাইসটা জিতেছেন আমার কাছে মনে হয় হাটটা ঠিক আছে তো লোক বিশ্বাস নাও করতে পারে চলো দেরি না করে চলো চলো আশা করি যে তার কোনো আগে গাড়ি থাকবে না এটা বাড়ি এরকম গাড়ি হোক আমরা অলমোস্ট কাছাকাছি অনুপ ভাইয়ের বাসার সো আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স খুব টেনশনে আছি যে বেল দেওয়ার পর আমাকে চিনবে নাকি আমি ক্রিকেটার তামিম ইকবাল কেমন আছেন অনুপ ভাই আছেন একটু ডাক দিবেন অনুপ ভাই আমি ক্রিকেটার তামিম ইকবাল ভালো আছেন কেমন আছেন আপনি আচ্ছা, ভাই ভালো আছেন ভাই ভালো ভালো আছেন তো হ্যাঁ না আমি আমি আসছি হলো আপনাদের আপনারা একটা নগদ পেমেন্ট করেছিলেন মনে হ্যাঁ, হ্যাঁ কে কিনেছিলেন তারাস থেকে হ্যাঁ কিন্তু কিনেছিলাম তাই না না কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা নেই তা একটা পুরস্কার পেয়েছেন আপনি পুরস্কার হলো একটা ফ্রিজ পেয়েছে আমি ভয় পাই না ভয় পাই না চলেন আমরা ফ্রিজটাকে রিসিভ করে নিচ্ছি আপনি কি বিবাহিত হ্যাঁ, আচ্ছা আচ্ছা চলেন আপনি আপনার বোন উনি বাবা নগদের একটা ক্যাম্পেন চলছে তো এই ক্যাম্পেনে আমরা উনি হলেন নগদের এমডি তারা সবাই যদি নিচে একটু কষ্ট করে আসতেন আমার সাথে তাহলে আপনাদেরকে আমরা ফ্রিজটা দিয়ে দিতাম এটা আপনার জন্য আসলে কতটা সারপ্রাইজ মানে আমি বুঝাইতে পারছি না এরকম নাম নিয়ে দাদা একজন সেলিব্রিটি আপনি আরে না ভাই আমি আপনাদের মতো একজন চলেন সময় নষ্ট না করি চলেন চাকরি করছেন আচ্ছা স্কোয়ারে চাকরি করতেন যাইতেন কিভাবে বাবা তো বাদ আচ্ছা একটু দাঁড়াবি ফ্রিজটা আসছে তো ফ্রিজটা আসতেছে আসলে আমরা আপনাকে দিচ্ছি দুইটা মিনিট একটু অপেক্ষা করি করোনার কারণে অনেক জায়গা থেকে চাকরি ঠিক মতো মানে হয় হয় না কি হলো আমার আব্বার মানে হার্টের ব্লক ধরা পড়ে আমার আব্বার কিন্তু এখনো রিং পরানো হয় না রাইট হ্যাঁ আমার বাপের রাস্তায় ব্লক ধরা পড়ছে চার বছর কেন কি কারণে পড়ছেন না খরচটা কত টাকা খরচ সামান্য চাকরি কত টাকা খরচ ওইটার আসলে আইডিয়া নাই আমার আমি দিয়ে দিচ্ছি আপনি পড়াই দেন আমার আমার সাথে যোগাযোগ করেন আমি আছি তানবির ভাই আছে আমরা ব্যবস্থা করে দিব আমার বাবারও হার্টের সমস্যা ছিল আমার আব্বা দুই সালে ইন্তেকাল করেন আমি তখন তেরো বছর তেরো বারো তেরো বছর আরও কম মনে হয় দশ এগারো বছর আমার আব্বার যখন হার্টের ওপেনার সার্জারি হয় <clears throat> তখন আমি অনেক ছোট তখন ওই অপারেশন হইতে লাগতো আট ঘন্টা এখন তো দুই তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে তো ওপেন হাট করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসেন ভাই আসেন আসেন আসেন আসেন আসেন তো ভাই আমরা ফ্রিজ তো দিতে পারবো না আমরা আপনাকে আরেকটু সুন্দর কিছু দিব এটা হলো আপনাদের জন্য একটা গিফট গাড়ি মানে কি ভাইয়া তো উনি আজকে গাড়ি দিবে কামনা করার কিছু নাই আপনি দেয় হ্যাঁ, ভাই দেয় ওনার কারণেই এগুলা সব কিছু সম্ভব কারণ আর আপনার বাসের জন্য অপেক্ষা করা লাগবে না নিজের গাড়িতে আপনি নিজে যাবেন যখন ইনশাল্লাহ আপনার হার্টের চিকিৎসা হয়ে যাবে ভাই আপনি আপনি দিন আর একই কথা কেন খুশি অনেক খুশি যেটা বুঝাইতে পারবো না আসেন ভাই বসে ভাই বসে ভাই আমরা ধন্যবাদ দিয়ে নাই তো পেল তাড়াতাড়ি পেমেন্ট করা শুরু করে এবার আসবো বিএমডাব্লিউ